আসলে ভিতর এরমের চাবি কোথায় না আমি নাম বলে জানাতে ঠিক আছে

আমরা তো শুধু শুধু আসি স্যার এই যে স্যার বাসে ডিসিট আছে আমি কালকে আপনি কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে স্যার কাছে দরখাস্ত লিখছি ওই দরখাস্ত না আছে এখন আপনার নাম কি আমার নাম মনির হ্যাঁ মনির স্যার বিহার এই আমার আমার বেশি বেশি বেশি নিয়ে থাকলে নেবেন আমার আপত্তি নেই কিন্তু সেই জায়গা জায়গা না দিয়ে এই দলিলের জায়গা না দিয়ে এই কিনে আবার ফেরত দিয়ে দিচ্ছে এই জায়গাটা দেশে ওই টাকা ছিল চাইছে এই কত চাইছে আন্ধারে আমি অল্প দোষ টাকা চাইছিল টাকা ছিল ছবিটা বেড়াচ্ছিলেন থাকা তুলেন না স্যার আসেন রিসিভ দেন কেন রিসিভ সংকট এই জন্য রিসিভ দেয়নি রিসিভ যখন আমরা না নিয়ম আছে টাকা নেওয়ার সময় আপনি রিসিভ দেবেন উনি সংকট বলতেছেন এটা কি নিয়ম এটা কি সঠিক আপনি যে কাজটা করছেন টাকা নেছেন রিসিভ দেন না এটা কি সঠিক এটা তো সঠিক